হ্যালো বিওস আসসালামু আলাইকুম ইফসন এল একত্রিশ দশ প্রিন্টারটি প্রবলেম যে প্রবলেমটি আপনার আমরা প্রিন্ট করার সাথে সাথে কাগজটি হাফ ধরে টেনে আপনার কাগজের সিঙ্গাল দিচ্ছে দেখুন এই সিঙ্গালটি আসলে কি প্রবলেম সেই প্রবলেমটি আমরা সলভ করার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি উপলব্ধি করলাম আমরা প্রিন্টারটি খুলছি প্রিন্টারটি খোলার পরে আপনার পেজটি কিসের জন্য বাঁধছে লেখা দিচ্ছে না সেটাকে আপনাদের আমরা দেখাবো দেখাবো যে আসলে কোন সাইটে প্রবলেম স্ক্যানারটি খুললাম স্ক্যানার খোলার পরে এবার আপনার পেপারটি আস্তে আস্তে আপনার উপরের দিকে টেনে বের করছি দেখুন আসলে ইপসন এল একত্রিশ দাস প্রিন্টারটি খুব একটা প্রবলেম প্রিন্টার যে প্রিন্টারটি আপনার আর কি সমাধান খুব কমই হয় আসলে বাজারে এটা প্রথম নতুন আইসি এখন এই প্রিন্টার আসলে মান তেমন একটা ভালো করি নাই যেটা আপনার অন্য অন্য প্রিন্টারগুলো যেমন এল একশো তিরিশ এল দুশো বিশ দুশো দশ তিনশো আশি এই প্রিন্টারগুলোর তুলনায় এই প্রিন্টারটি অনেক একটা মান অনেক খারাপ ওই তুলনায় আর কি আমরা সাইড কভারটি খুলছি সাইড কভারটি খুলে দেখব কোনো ছেঞ্চারে প্রবলেম আছে কি না তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে প্রিন্টারটি আর কি সমস্যার সমাধান করা যায় সাইড কভারটি খোলার পরে আমরা বুঝতে পারবো আসলে প্রিন্টারটি কোন সাইডে প্রবলেম সাইড কভার খোলা হয়ে গেছে এবারে আমরা দেখছি আপনার সাইডে যে সেন্সার আছে সেই সেন্সারে প্লাস্টিক সেন্সার যেটাকে আপনার রোলারটি ঘোরাই খুললাম খোলার পরে ওটাকে আমরা খোলার পরে আপনি ওটাকে চেঞ্জ করব দেখি চেঞ্জ করে হয় কিনা চেঞ্জ করার পরে এবার স্ক্যানারটা আবার লাগাই আমরা পাওয়ার দিয়ে দেখব যে আসলে কোন সাইডে প্রবলেম তো স্ক্যানার লাগাচ্ছি এটাকে আমরা পাওয়ার সেকশন বলি এটা পাওয়ার পাওয়ারের কেবল রেবন আর কি বলে অনেকে এবার প্রিন্টারটি আমরা অন করব প্রিন্টারটি অন করেছি এবার দেখুন আমরা আবার প্রিন্টারটি চেক করব ফটোকপি দিয়ে ফটোকপির মাধ্যমে তবে প্রিন্টারটি একটু দেরি হচ্ছে আসলে লোড নিচ্ছে প্রিন্টারটি অন করার সাথে সাথে এমন হয় এটা না আপনার প্রসেসিং করার জন্য প্রসেসিং হচ্ছে প্রিন্টারটি আমরা ওরা অফ করে অন করার চেষ্টা করব এটা হচ্ছে আপনার স্ক্যানার সিগনাল দিচ্ছে স্ক্যানার আসলে এটা স্ক্যানারের প্রবলেম ন তারপরও স্ক্যানার সিগনাল দিচ্ছে মনে হয় স্ক্যানার কেবলটি ভালোভাবে লাগানো হয় নাই তাই আমরা স্ক্যানার কেবলটি আবার খুলে আবার ভালোভাবে লাগাবো স্ক্যানারকে বল লাগাচ্ছি আপনারা দেখুন আসলে এই প্রিন্টারটি অনেক ঝামেলা একটা প্রিন্টার তবে ফটোকপির দিক থেকে অনেক ভালো একটি প্রিন্টার তিনশো আশির তুলনায় প্রিন্টারটি অনেক আর কি খারাপ বলা যায় তবে ইপসন প্রিন্টার হেডের হেডের প্রিন্টার তো এগুলো অন্য প্রিন্টারের তুলনায় ইপসন প্রিন্টার অনেক আর কি ভালো প্রিন্টার এই প্রিন্টারে অনেক আপনাদের কস্টিং খুব কম হয় আর কি সাশ্রয় আছে আপনার চারটি কালি আপনি ইউজ করতে পারবেন এই চারটি কালিতে আপনি বারো হাজার পেজ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক কম পয়সায় আপনি এই প্রিন্টারটি আর কি ইউজ করতে পারবেন আপনার দোকান শোরুম তারপর হচ্ছে সব যে কোনো জায়গায় আর কি এই প্রিন্টারটি আপনি ব্যবহার করতে পারেন অনেক কম খরচে বাসা বাড়ি দেখুন প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে আবার সেই একই সিগনাল দিচ্ছে স্ক্যানারের সিগনাল তবে ভালোভাবে কেবলগুলো লাগানি হচ্ছে না কেবলগুলো আবার পরিষ্কার করে আবার ভালোভাবে লাগাবো আমরা অনেক সময় আপনার কেবলের সমস্যা হয় না অনেক সময় সাইডেতে প্লাস্টিক সেন্সার থাকে এই প্লাস্টিক সেন্সারের জন্য আপনার মূলত এই সিগনালটা দিতে থাকে তবে আমার মনে হয় এই প্লাস্টিক সেন্সারটি চেঞ্জ করলে আমাদের এই প্রিন্টারটি ওই সিগনালটা বন্ধ হয়ে যাবে আমরা প্লাস্টিক সেন্সারটি চেঞ্জ করছি প্লাস্টিক সেন্সার খুলে আর একটা সেন্সার লাগা লাগালাম এবার দেখা যাক কি হয় প্লাস্টিক যে লাগালাম আমরা প্লাস্টিক সেন্সারটি লাগানোর পরে এবারে বন্ধ করে আবার অফ করবো এটাকে প্লাস্টিক সেন্সারের আপনার কি বলে রোলার রোলারটি ঘোরায় আর প্রিন্টার দিক থেকে অনেক এ ইয়ে করে আর কি তবে আপনারা যদি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনাদের কিছু একটা রেজাল্ট আমরা দিতে পারবো প্রিন্টারটি অফ করলাম অন করলাম আবার অন করার সাথে সাথে আপনারা প্রিন্টারটি এবার আপনার সেন্সরটি চেঞ্জ করার পর দেখেন এবার আমাদের পেপার পেপার সিঙ্গল দিচ্ছে পেপার সিঙ্গল দেওয়ার পরে আমরা আপনার ফটোকপি করছি ব্ল্যাক ব্ল্যাক ফটোকপি ফটোকপি করার পরে আপনারা যে কোনো একটা ফটোকপি করার জন্য একটা কাগজ ইউজ করলাম এবার ফটোকপি পেজ দিচ্ছি ফটোকপি কি আপনার নিচ্ছে না দেখুন ডবল বাতি চলছে এবার আপনার আবার ফটোকপিতে ক্লিক করলাম ফটোকপিতে ক্লিক করার পরে এবার আপনার প্রিন্টার হ্যাং হয়ে যাচ্ছে আবার বন্ধ করলাম বন্ধ করে এবার অন করব এই সমস্যা আসলে নতুন একটা সমস্যা এই সমস্যা কখনো পড়ি নাই আপনারা এবার ফটোকপি ফটোকপি টানছে কিন্তু টেনে এই যে এই এইরকম টানছে টানার পরে একটু এটা আবার সিগনাল যাচ্ছে কিন্তু এটা যে এটাতে কি সিগনাল আপনারা মনে করেন হয়তো আপনার পেপার জামে যে সিগনাল সেন্সার আছে পেপারে জামে যে সেন্সার এই সেন্সারের প্রবলেম তবে পেপার জামের সেন্সার আমরা দেখি পেপার জামের সেন্সারটি কি আমরা পরিষ্কার করতে পারি কিনা পরিষ্কার করে আমরা দেখি কি হয় এবারে আমরা পরিষ্কার করবো পেপার জামের সেন্সারটি তাই আমরা এখন প্রিন্টারটা টাওয়ার আছে আপনার স্ক্যানারটা খুলবো খুলে সাইড ফুল আলাদা করে এবারে আমরা পেপার জ্যামের সেন্সার আছে যে সেন্সার ওখানে আপনার পেপার যেখানে টানে ওখানে থেকে আপনার রোলার আছে রোলারে যে কভারটা ওই কভারটা খুলবে কভার খোলার পরে আপনার ওখানে একটা স্প্রিং আছে এই স্প্রিংটাকে খুলে দিব আর এখানে একটু পরিষ্কার করে দিব যাতে আপনার পেপারে পেপার জ্যামের কোনো সেন্সারে কোনো প্রবলেম না থাকে তো আপনারা দেখুন কীভাবে কী করতে হচ্ছে অনেক অভিজ্ঞতা একটা ভিডিও আজ প্রথম আমি যে এই সমস্যা আমি কখনো পড়ি নাই ফার্স্ট টাইম এমন একটা প্রবলেমে পড়লাম যে প্রবলেমটি আর কি কখনো দেখিনি তবে যে সমস্যা হোক যদি আপনার সব কিছু অ্যাভেলেবল পাওয়া যায় আর কি ইপসন এল একত্রিশ দশ প্রিন্টারের যে কোনো পার্টস যদি অ্যাভেলেবল পাওয়া যায় তবে যে কোনো সমস্যা সমাধান করা কোনো অসম্ভব বলে কিছু নয় দেখুন আমরা স্প্রিংটা খুলে এবার আপনার আবার প্রিন্টারটি সেট সেট করব সেন্সারটি পরিষ্কার করলাম স্প্রিংটা খুলে দিলাম যাতে পেস্ট নেওয়ার সময় কোনো প্রকার কোনো জায়গায় আপনার সিগন্যাল না দেয় সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করতেছি তারপরে কি হবে দেখি ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি সেন্সার মাদারবোর্ডের সাথে যে এখানে সেন্সারটি লাগে মাদারবোর্ডের সেন্সার মাদারবোর্ডে পেপার জামের সেন্সার মাদারবোর্ডে যেখানে লাগে আর কি ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম ফু দিয়ে পরিষ্কার করলাম এবার কভারটি আবার লাগাচ্ছি কভারটি লাগানোর পরে আবার আমরা প্রিন্ট দিব স্ক্যানার সেট করে স্ক্যানারের সাথে এটা পাওয়ার বাটন যার কারণে স্ক্যানার না লাগানো না লাগালে আপনার এখানে আপনার পাওয়ার অথবা এই কপি এগুলো হবে না তাই আবারও স্ক্যানার লাগাতে হবে আমাদের লাগাই আবারও চেক করতে হবে আমি আমি বলবো আপনার যে কোনো জিনিস প্রিন্টার বলে কথা না কম্পিউটার প্রিন্টার যে কোনো ইলেকট্রিক সাইট নতুন নতুন প্রবলেম আসবে যেগুলো আপনারা কখনো আর কি ধারণা করতে পারবেন না যে আসলে এই ধরনের রোগ এই ধরনের প্রবলেম কখনো পড়ি নাই আমারও এই প্রথম আমি এরকম একটা প্রবলেমে পড়ছি যে প্রবলেমটি আসলে অনেক একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম তো আমার খুব ধারণা যে এটা মনে হয় আসলে মাদারবোর্ড থেকে হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে এমনও হতে পারে যে আপনার সেন্সার যে সেন্সারটি আপনার পেপার জ্যামের সেন্সার তবে পেপার জামের সেন্সারটি আসলে প্লাস্টিক তো তো আমার মনে হয় যে প্লাস্টিকটা যেখানে গিয়ে আপনি আপনার লাগছে সেখানে হয়তো বা এটা হতে পারে তবে বোর্ডে লাগছে তো হয়তো বোর্ডে প্রবলেম হতেই পারে তারপর আপনারা আমাদের সাথে থাকুন দেখি কতদূর কি করা যায় পেজটা কিন্তু এবার সাদা পেজ বের করে দিছে মানে খুব সম্ভবত প্রবলেমটি সলভ হয়ে যাবে না তারপরও হলো না সে একই সিগনাল দিচ্ছে আমরা আবার ওই ফটোকপি করতেছি পেস্ট আনছে সেম প্রবলেম এবারে আমরা একটা কাজ করি সে যেমন যে কাজটি মূলত এমনও হয় অনেক সময় যাচ্ছে স্ক্যানার স্ক্যানার হ্যাং হয়ে যায় স্ক্যানার হ্যাং হওয়ার কারণে স্ক্যানার ভালোভাবে নেয় না সেক্ষেত্রে আমরা স্ক্যানারটি একবার পাল্লায় দেখব এবার আমরা স্ক্যানারটি পাল্লাবো স্ক্যান নতুন একটা স্ক্যানার দিয়ে এটাকে আবার চেক করব যাতে স্ক্যানারে কোনো প্রবলেম আছে কি না আমরা নতুন একটা স্ক্যানার দিয়ে এবার আপনার প্রিন্টারটি ইউজ করে দেখব যে আসলে স্ক্যানের প্রবলেম কিনা তবে আমার মনে হয় এটা স্ক্যানের প্রবলেম না স্ক্যানের প্রবলেম হলে আপনার কাগজের সিগনাল দিতেও না তারপরেও একবার দেখে যে স্ক্যানারের প্রবলেম আছে কি না তো আপনারা দেখুন দেখতে থাকুন এটা আমার নতুন অভিজ্ঞতা পারবো কিনা আল্লাহ বর্ষা প্রিন্টারটি স্ক্যানার নতুন লাগাচ্ছি আমার একটা স্ক্যানার ছিল সেই স্ক্যানারটি লাগালাম তবে স্ক্যানারটা ভালো আছে এটা আমি শিওর প্রিন্টারটি অন করলাম অন করার পরে আপনার প্রসেসিং নিচ্ছে যা যাই হোক নতুন স্ক্যানার যার কারণে একটু দেরি হবে এটা স্বাভাবিক প্রসেসিং নিতে আছে প্রসেসিং নিতে আছে প্রসেসিং নেওয়ার সাথে সাথে আমরা এবার আপনাকে আপনাদেরকে দেখাবো যে আসলে স্ক্যানারের প্রবলেম কি মাদারবোর্ডের প্রবলেম এটা আপনাদের এখনই জানাই দেওয়া হবে সেম প্রবলেম যার মানে এই তার মানে এই যে এটা আসলে আপনার স্ক্যানের প্রবলেম না স্ক্যানের প্রবলেম থাকলে আপনার এই সিগন্যালটা আপনার এই যে সিগন্যালটা এই সিগন্যালটা আপনার স্ক্যানের প্রবলেম সিগন্যাল না এটা হলো কিন্তু পেশার পেপার জামের সিগন্যাল পেপার জাম তো আসলে আমরা ঠিক করছি কিন্তু পেপার জামের সিগন্যাল পেপার জ্যাম পেপার জ্যামের ওখানে কোনো এসেন্সিয়ালের কোনো ময়লা নাই কিছু বেঁধেও নাই যে আসলে এটা পেপার জ্যাম দেখাবে আমরা এবার প্রিন্ট দেখবো একটু ফটোকপি করে যে আসলে পেপার দিলাম সেম প্রবলেম দেখাইছে একই প্রবলেম তার মানে এটা মাদারবোর্ডের প্রবলেম এটা শিওর হয়ে গেছি আমরা আপনারা শিওর হয়ে যান এটা একটু মাদারবোর্ডের প্রবলেম আমার কাছে মাদার বোর্ড নাই যার কারণে মাদার বোর্ডটি চেক করে আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা যদি মনে করেন যে এটা মাদার বোর্ড চেঞ্জ করে চেক করবেন সেক্ষেত্রে আপনার প্রিন্টার ওকে হয়ে যাবে প্রিন্টারটি মূলত মাদার বোর্ডেরই প্রবলেম এসেছে তো আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল এখন আমি প্রিন্টারটি সেট করব সেট করে আপনার সেট করার পরে এটাকে আপনার ডেলিভারি দিয়ে দেবো যে আসলে প্রিন্টারটি মূলত মাদারবোর্ডের প্রবলেম মাদারবোর্ড আর কি চেঞ্জ করলে প্রিন্টারটি ওকে হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন নতুন ভিডিও আসলে নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেতে পারেন সমস্যা কোনগুলো সমস্যা কোনগুলো আপনাদের যেগুলো আপনাদেরকে আমরা নতুন নতুন মেসেজ দিতে পারবো সেই সমস্যাগুলো আপনাদের মাঝে আমরা উপভোগ উপলব্ধি করতে পারবো এই হচ্ছে কেন আমাদের ভিডিও ছিল সাইড কভার লাগানোর পরে আমাদের এবারে প্রিন্টারটি সেট করে দিচ্ছি প্রিন্টারটি সেট করে ডেলিভারি দিব প্রিন্টারটি অনেক একটা জটিল একটা প্রিন্টার যে প্রিন্টারটি খুলতেও অনেক ঝামেলা আর লাগাতে গেলেও অনেক একটা প্রবলেমে পড়তে হয় দেখুন ভিউয়ার্স আমরা প্রিন্টারটি সেট করেছি সেট করে এবার আপনার নাট লাগায় প্রিন্টারটিকে আপনার কাস্টমারকে দিয়ে দিব তবে প্রিন্টারটিকে আমরা রিস্ক নিতে পারলাম না কারণ এই প্রিন্টের মাদারবোর্ডে প্রবলেম তো মাদারবোর্ডটি কাস্টমার আপনার রিপ্লেস নেবে না Thank you.